সহি চার হাজার আটশো ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ সাল্লাম লানত করেছেন অভিশাপ দিয়েছেন ইনকাম নয় উল্লেখ করেছেন যারা পরচুলা লাগায় যে লাগায় আর যে লাগিয়ে দেয় পরচুলা মানে কৃত্রিম চুল মেয়েরা নিজেদের চুল বর্ধনের জন্য কৃত্রিম চুল লাগায় এই পরচুলা যে লাগিয়ে দেয় আর যে লাগিয়ে নেয় উভয়ের উপরে অভিশাপ করেছেন অভিশাপ করেছেন যারা দাঁত সরু করে চিকন করে দাঁতের কোনো অসুস্থতা নেই অসুখ নেই এমনিতে সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁতগুলো চিকন করে ছিলে নেই এই দাঁত যারা সরু করে চিকন করে যে করে আর যে করে দেয় উভয়ের উপরে লানত করেছেন এদের ইনকাম সোর্স আলার নয় বৈধ নয় এরপর আল্লাহ বলেছেন যে ভুরু প্রিয় চিকন করে ভুরু কোনো সমস্যা না কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য ভুরুর লোম তুলে ফেলে দেয় ভুরু চিকন করে যে করে আর যে করে দেয় উভয়ের ইনকাম সোর্স হারান এদের ইনকাম সোর্স হালাল নয় বাংলাদেশের যারা বিউটি পার্লারের সাথে যুক্ত তারা সাবধান এই কাজগুলো যারা করেন আপনাদের ইনকাম সোর্স হারান ইনকাম সোর্স হালাল নয় কোন মুসলিম এই ইনকাম করে খেতে পারে না এ সকল ইনকাম করে ঈদের কারণ আপনার ইনকাম সোর্স হারাম সমাজের উপস্থিতি যে কথা বলছিলাম রসুল্লাহ সাল্লাম যে কয়েকটি বিষয় বলেছেন তার মধ্যে সমাজে জড়িয়ে রয়েছে মুসলিম সমাজে অধিক অধিক প্রচলিত হারাম ইনকাম সোর্সের একটি বলেছি সেটি হচ্ছে সুদ সুদ যারা লেনদেন করে তাদের ইনকাম সোর্স হালাল নয় চার প্রকারের ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত এই চার প্রকারের ব্যক্তিকে আল্লাহ সাল্লাম অভিশাপ দিয়েছেন লানা রাসূলুল্লাহ আকেলা রেবা ওয়া মুকেলা হুয়া কাতেবাহু ওয়াশাহিদাইহি ওয়াকালাহুম সাওয়া আল্লাহ সাল্লাম বলছেন যে সুদ দেয় যে সুদ নেয় দাতা গ্রহিতা যে চুক্তিপত্র লেখে সুদি প্রতিষ্ঠানে চাকরি করে রেজিস্টার ভুক্ত করে এত টাকা লোন দেওয়া হলো এত ইন্টারেস্টের বিনিময়ে এত কিস্তিতে ইত্যাদি ইত্যাদি যে রেজিস্টার করে অভিশাপ করেছেন তার উপরে এবং যে নবীনী সাক্ষী থাকে এই সুদের লেনদেনের যে সাক্ষী থাকে উভয়ের চারজনের পাপ সমানভাবে উল্লেখ করেছেন যা মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে রয়েছে সমানিত উপস্থিতি যারা সুদি প্রতিষ্ঠানে চাকরি করেন সুদি কারবারের সাথে যুক্ত সুদি কারবারের সাথে সম্পৃক্ত সুদ দেন সুদ খান চুক্তিপত্র লেখেন প্রতিষ্ঠানে চাকরি করে সহযোগিতা করেন তাদের ইনকাম সোর্স হারাম নয় তাদের ইনকাম সোর্স হারাম সাবধান হতে হবে আপনাকে আমাকে তাদের ইনকাম সোর্স হারাম এর পরিণাম কি ভয়াবহতা কি দেখুন যদি আপনার ইনকাম সোর্স হারাম হয়ে যায় সুদের সাথে যুক্ত হয়ে যান সুদি কারবারের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন তার ফলাফল আমরা সাল্লাহ আলহিসাল্লাম বলছেন আবদুল্লাহ মেহান্দাল রাজিউল্লাহ আনহু বলছেন রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন দিরহামর এবা ইয়াকুলহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দ মিন সিত্তাতিন ওয়া কোন ব্যক্তি যদি এক দিরহাম সুদ খায় জেনে শুনে ও জানে এটা সুদি ইনকাম থেকে এসেছে ইনকাম সোর্স ছিল সুদি কারবারের সাথে সম্পৃক্ত এই কারবার থেকে এসেছে এই রকম একটি টাকা একটি দিরহাম যদি কোনো ব্যক্তি ভক্ষণ করে আল্লাহ সুসাসান বলছেন ছত্রিশটা নারীকে ধর্ষণ করলে ছত্রিশটা নারীর সাথে ব্যবচার করলে যে পাপ সবচেয়ে ভয়াবহ পাপ ছত্রিশটা নারীকে ধর্ষণের পাপ যদি এক পাল্লায় তোলা হয় সুদ খরের সুদ খরের এক দিরহাম এক টাকা পাপ যদি এক পাল্লায় তোলা হয় এই হাদিসের দৃষ্টিতে ধর্ষণের ছত্রিশটা ধর্ষণের পাপ হালকা হবে আর সুদের এক টাকার পাপ ভারী হবে হাদিসটি পাবেন মোস্তাদ আহমদের মধ্যে বাইশ হাজার সাত নম্বর হাদিস মুসনাদ আহমদের বাইশ হাজার আট নম্বর হাদিস সিলসিলা সহিয়ার এক হাজার তেত্রিশ নম্বর হাদিস মেশকাতের মধ্যে পাবেন দুই হাজার আটশো পঁচিশ নম্বর হাদিস মহাদ্দিসগণ হাদিসকে সহি বলেছেন শেখ আলবানি হাদিসকে সহি বলেছেন সবারই তো উপস্থিতি ছত্রিশটা নারী ব্যবচারের খারাপ একটি পা অথচ আপনি আমি তোয়াক্কা করি না কিছুই মনে করি না এটিকে দেখুন আল্লাহ এর ভয়াবহ পরিণাম আরো উল্লেখ করেছেন عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রিবা সাবুনা হুবান সুদ খেলে 70 প্রকারের পাপ হয় আইসারুহা তার মধ্যে সবচেয়ে ছোট পাপ সুদ খোরে 70 প্রকারের পাপের মধ্যে সবচেয়ে ছোট পাপ আইয়ান কাহার রাজুল উম্মাহু লোকটি তার মাকে বিয়ে করবে মায়ের সাথে ব্যবিচার করবে মায়ের সাথে বাসর রাত করবে মায়ের সাথে জেলা করবে সুদ করে সবচেয়ে হালকা পাপ তাহলে বলুন তো এক নম্বর পাপটা কেমন বড় হবে যদি সত্তর নম্বর পাপটা এমন হয় এ হাদিস বুঝানোর ভাষা আমার জানা নেই যে এক নম্বর পাপটা কত বড় হবে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা জানি না সুদ ঘরের পাপ হলো সত্তর প্রকারের কয় প্রকারের সত্তর প্রকারের মধ্যে সবচেয়ে ছোট পাপ মানে কয় নম্বর পাপ সত্তর নম্বর পাপটা হলো নিজের মায়ের সাথে বিয়ে করলে মায়ের সাথে ব্যবিচার করলে যেই মানের পাপ হয় সুদ করে সত্তর নম্বর পাপটা এই মানের তাহলে এক নম্বর পাপটা কত বড় বোঝানোর ভাষা আছে কি আমার মনে হয় পৃথিবীতে ভাষা নেই এক নম্বর পাপটা কত বড় বোঝানোর জন্য এটা কল্পনা ছাড়া বোঝানো যাবে না এটা কল্পনায় বুঝে নিতে হবে আপনাকে সম্মানিত উপস্থিতি একটু ভাবুন একটা ছেলে এই গ্রামের এই বিরলের যদি মায়ের সাথে জেনা করে ব্যবিচার করে আর আগামীকাল সকালে সকলে জানতে পারে জেনে যায় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে এই যুবক গত রাত্রে মায়ের সাথে ব্যবিচার করেছে তাহলে ওর পক্ষ নিবে ওই ছেলের পক্ষ নেবে এই রকম লোক আমার মনে হয় গোটা দিনাজপুরে পাওয়া যাবে না কেউ তাকে কেউ তাকে সাপোর্ট করবে না মানে অন্তত তার বন্ধু বান্ধব কেউ যদি লম্পট হয় সেও তাকে বলবে যে তোমার খায়েশ মিটানোর জন্য দুনিয়া তার কোনো নারী ছিল না মায়ের কাছে গিয়েছ মানে একেবারে নিম্ন রুচির একেবারে হীনমন্য একেবারে নিম্ন শ্রেণীর নির্লজ্জ বেহায়া না হলে মায়ের সাথে রাত কাটাতে পারবে না তাই নয় কি একেবারে হীনমন্য নির্লজ্জ নিম্ন শ্রেণীর নিচ রুচির মানে মানুষ ছাড়া বেহায়া নির্লজ্জ মানুষ ছাড়া মায়ের সাথে ব্যবচার করতে পারবে না যার ন্যূনতম হায়া আছে যার এক পার্সেন্ট হায়া আছে ওর পক্ষে সম্ভব নয় মায়ের সাথে রাত কাটানো সম্ভব আল্লাহ সাল্লাম এই উদাহরণটা কেন দিলেন এই উদাহরণটা এই জন্য দিলেন তার উম্মত যেন এই নোংরা কাজ থেকে ফিরে আসে কি নোংরা কাজ থেকে সুদ সুদ খাওয়া থেকে তার উন্মত যেন এই নিম্ন শ্রেণীর রুচিহীন কুরুচি সম্পূর্ণ পাপে না জড়িত হয় তাই এত নোংরা উদাহরণ দিয়েছেন সম্মানিত উপস্থিতি এত নোংরা উদাহরণ জানার পরেও যদি মুসলিম সুদ না ছাড়ে তাহলে ওই মুসলিম মানে বেহার সুদ খোরার চেয়ে নিম্ন শ্রেণী বেহা মুসলিম পৃথিবীতে আর নেই সুদ খোরার চেয়ে কুরুচি সম্পূর্ণ নির্লজ্জ মুসলিম আর পৃথিবীতে নেই মুসলমানদের কারণ এত নোংরা উদাহরণের পরও তার হিতাহিত জ্ঞান হয় না তার বোধোদয় হয় না তার রুচির উন্নতি হয় না সম্মানিত উপস্থিতি যারা মাদ্রাসা ছাত্র মাদ্রাসা শিক্ষক মাদ্রাসার সাথে সম্পৃক্ত আরবি গ্রামার একটু বুঝেন তাদের জন্য আরেকটা কথা বলে রাখি আপনারাও বুঝতে পারবেন একটু খেয়াল করলে সেইটা হলো আরবিতে কাল হলো তিন প্রকার আরবিতে কাল তিন প্রকার মাদি মুস্তাকবাল আর হাল অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল আরবিতে কাল তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ মাঝি থেকে যখন কোন শব্দ আসে তখন কালকে মিন করে অর্থ দেয় অতীতকালের যখন মুজারা থেকে কোন শব্দ আসে তখন দুই কালের অর্থ দেয় বর্তমান এবং ভবিষ্যৎ মুজারে থেকে কোনো শব্দ আসলে অর্থ দেয় কয় কালের মুজারের অর্থ দেয় দুই কালের বর্তমান আর ভবিষ্যৎ এইখানে আসলাম যে শব্দটা চয়ন করেছেন ইহাদিসে বুঝানোর জন্য এইখানে মোজারের শব্দ বলেছেন আইয়ান কাহা মুজারের শব্দ মানে ওই লোকটি কয় কালের অর্থ আছে এখানে দুই কালের মানে ওই লোকটি মাকে বিয়ে করে মানে মায়ের সাথে জেনা করে কয় কালে দুই কালে মানে তার পাপের স্তর সুদখরের পাপের স্তর পাপের ক্যাটাগরি পাপের ধরনটা এই রকম যেন সে এখন মায়ের সাথে ব্যবিচারে লিপ্ত আছে বর্তমানকালে সুদখরের পাপের কমিটিটা হলো যেন সে এখন মায়ের সাথে ব্যবিচারে লিপ্ত আছে এবং ভবিষ্যতেও থাকবে দুই কাল আছে এবং থাকবে যতদিন সুদ ছাড়তে না পারবে দেখুন রসুল্লাহ সাল্লাম বিদায় ভাষণে লক্ষাধিক সাহাবিকে সামনে রেখে দার্থহীন কণ্ঠে যে ভাষণ দিয়েছিলেন সেইখানে বলেছিলেন আলা কুল্লে মিন আমরিল জাহেলিয়াত তাহাতা কদামাইয়া সাবধান জাহেলি যুগের যত রীতিনীতি কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি আমার দুই পায়ের নিচে কবর দিয়ে দিলাম এই আরাফার মাটিতে দাফন করে দিলাম পায়ের নিচে পুঁতে দিলাম সকল জাহেলিয়াতকে অরবল জাহেলিয়াত মনে রাখো জাহেরি যুগের সুদ প্রথাকেও আমি পায়ের নিচে দাফন করে দিলাম পায়ের নিচে আজকে পুঁতে দিলাম সুদ প্রথা জাহেলিয়া সুদ প্রথা জাহেলিয়া যা আজকে আমি পায়ের নিচে পুঁতে দিলাম সর্বপ্রথম আমার চাচা আব্বাস ইবন আব্দুল মুতালিব তার যত সুদ ছিল আমি আজকে মৌকুব করে দিলাম শুধু মূল টাকা ফেরত দিতে হবে সুদের টাকা দিতে হবে না আজ থেকে কোনো মুসলিম আর সুদ খেতে পারে এটা কতদিন আগের কথা প্রায় সাড়ে চোদ্দশো বছর আগের কথা কে বলেছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন হাদিস পাবেন সৈ মুসলিমের মধ্যে তিন হাজার নয় নম্বর হাদিস হাদিস পাবেন মিসকাতের মধ্যে দুই হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস হাদিস যেহেতু সহি মুসলিমের বিধায় হাদিস সহি এই মর্মে কোনো সন্দেহ নেই সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম প্রায় দেড় হাজার বছর আগে উল্লেখ করে দিয়েছেন সুদ প্রথা জাহেলিয়া যা মুসলিম খেতে পারবে না তিনি পুঁতে দিয়েছেন মাটির তলে যদি এখন কোনো মুসলিম সুদ প্রথার সাথে যুক্ত হন সুদী কারবারের সাথে সম্পৃক্ত হন সুদ তাহলে তিনি আল্লাহ সুসালামের পুঁতে দেওয়া মাটির তল থেকে তুলে নিয়ে এসে ওই প্রথা আবার চালু গেছে সমাজে আপনি তাকে ভালো বলবেন তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ সবচেয়ে প্রকারের মানুষ তিন প্রকারের মানুষ তার প্রথম প্রকার হচ্ছে সর্বপ্রথম এক নম্বরে উল্লেখ করেছেন মুলহাইদুল ফিল হারাম হারামের এরিয়াতে হারাম আইন কাবা এবং মসজিদে নববীর যে এরিয়া হারামের এরিয়াতে যারা নিষিদ্ধ কাজ করে হারামের এরিয়াতে যারা হারাম কাজ করে এই লোকটি আল্লাহর কাছে সবচেয়ে খারাপ দুই অমুক্তাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহেলিয়া মুসলিম সমাজে জাহেলিয়াত চালু রাখে যে ব্যক্তি মুসলিম সমাজে জঘন্য ব্যক্তি হচ্ছে এই তিন প্রকার যারা হারামের মধ্যে নিষিদ্ধ কাজ করে যারা মুসলিমদের মধ্যে জাহেলি সুন্নাত চালু করে যারা অন্যায়ভাবে মানুষের রক্তপাত করে রক্ত ঝরায় খুন করে এরা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ হাদিস পাবেন সহি বুখারির মধ্যে সহি বুখারির দুই হাজার আটশো বিরাশি নম্বর হাদিস হাদিস পাবেন সিলসিলা সহিয়ার মধ্যে সাতশো আটাত্তর নম্বর হাদিস মেশকাতের মধ্যে পাবেন একশো বিয়াল্লিশ নম্বর হাদিস মেশকাতের সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম যারা মুসলিমদের মধ্যে জাহেলি সুন্নাত চালু রাখে এরা আল্লাহর কাছে কি সবচেয়ে খারাপ তো সুদ প্রথা জাহেলিয়াত এটা কে বললেন অরেবল জাহেলিয়াতে মৌদুন আল্লাহ সুসাসম বললেন সুদ হলো কি জাহেলিয়াত তো মুসলিমদের মধ্যে যারা জাহেলি সুন্নাত চালু রেখেছেন বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় সুদ চালু রেখেছেন এই লোকগুলো কি আল্লাহর কাছে আল্লাহর কাছে সবচেয়ে খারাপ